আমরা গত ক্লাসে শিখছিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের সব কিছু তো ফেসবুক মার্কেটিংয়ের আমি কয়েক কিছু প্রোফাইল তৈরি করতে দিয়েছিলাম দেন গ্রুপগুলোতে জয়েন হইতে দিয়েছিলাম আপনারা কি জয়েন হয়েছিলেন শরীফুল হ্যাঁ, আমার তো পরে কি হইলো জয়েন হ্যাঁ, করা আছে না হ্যাঁ, ওকে ইয়ের কি অবস্থা ওই যে হাসিবুর আপনার তো তৈরি করা হয়ে গেছে আপনার মনে হয় দুই একটা বাদ ছিল করে ফেলছেন ওকে আর লাগবে না তারপরে টুকটাক গ্রুপে জয়েন হয়ে রাখবেন আমাদেরই অনেক কাজ থাকে হেল্প করলে দেখা যাবে আপনি সাব কিছু ইয়েও পেলেন সমস্যা নেই চলে যাবে তো আমার গিক কালার রহমতে র্যাঙ্কিংয়ে আছে অর্ডার নিতেছি না আজকেও দুই তিনটা বাইরে আসছে আমার হ্যাঁ, হ্যাঁ সঞ্জু হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে আপনি একটা গ্রুপে আপনি যদি আইডি যদি পাঁচটা থাকে আপনার একদিনে কাজটা করে ফেলতে পারবেন মানে ওয়ান মিলিয়ন পোস্ট করে দিবেন মাত্র কয়টা হ্যাঁ আরও ভালো হবে হ্যাঁ, মনে মানে নতুন অবস্থায় আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি ডেলি মানে প্রতিদিন পাঁচটা ছয়টা গ্রুপে পোস্ট করতে পারবেন বা শেয়ার করতে পারবেন বেশি করলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে তো সেই জন্য বেশি অ্যাকাউন্ট হলে আপনার লাভ হবে না কারণ আপনি কাজটা দ্রুত করে ফেলতে পারবেন তো এটা আমাদের জরুরি সেজন্য আমি বললাম যে আপনারা বেশি করে খুলেন ফেক নাম দিয়ে খুললে কিন্তু কিছুটা ডিফারেন্স করে খুলবেন আর যখনই ফোন মানে অ্যাকাউন্টগুলো করবেন তখন অবশ্যই ফোনের নেটওয়ার্ক দিয়ে করবেন কারণ কম্পিউটারের আইপিটা যদি ধরে ফেলে যদি বুঝতে পারে এখান থেকে ইলিগাল অ্যাকাউন্ট তৈরি করছে হচ্ছে বা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতেছে তখন হয়তো আপনাকে খুলতে নাও দিতে পারে ঠিক আছে ফোন দিয়ে খুলে সেটা আপনার ল্যাপটপে ই করবেন ওপেন করবেন করে এই যে এখানে আছে না বুক মার্ক করা যায় আমরা দেখেছিলাম না বুক মার্ক করা যায় কিভাবে এখানে অথবা এখানে ই করে রাখবেন বুক মার্ক করে রাখবেন তাহলে দেখা যাবে যে আপনি সহজেই একটা একটা ইয়ে থেকে সুইট থেকে আপনি আবার লগ করে করে ডেলি একটা করে পোস্ট করবেন যাতে বুঝে ফেসবুক যে আপনি এখানে অ্যাক্টিভ আছেন বুঝতেছেন এমনি একটা ফুল একটা ফলের একটা মানে পিকজে বয় থেকে এই যে সাইড থেকে পিকজেল পিকজে বয় এরকম সাইট আছে আপনার এগুলো সাইট থেকে নিয়ে নিয়ে ছবি আপলোড করে দিলেন তাহলে কোনো কপিরাইটও হইলো না আপনার অ্যাকাউন্টগুলো সেফ রইল ঠিক আছে অনেক পিকচার আছে যে কোনো ধরনের পিকচার চাইলে এখানে সার্চ করবেন লিখে পেয়ে যাবেন তো যাই হোক আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের গিক তৈরি করা যেহেতু আমাদের কাজটা শেখা হয়ে গেছে আশা করি সবাই পরিপূর্ণভাবে কাজটা করতে পারবেন যদি এখন আমি কাউরে করতে দেই আর একটা জিনিস হচ্ছে কি আপনারা এমনি একটা পোস্ট করে করে আপনি ই করে রাখবেন একটা লিস্ট তৈরি করবেন ওরকম করে যদি কোনো বায়ার যদি আপনাকে বলে যে তোমার কি পূর্বের অভিজ্ঞতা আছে তখন আপনি একটা প্রুফ দিয়ে দিলেন গুগল ডক ফাইলে বা এক্সেল ফাইলে দিয়ে দিলেন একটা প্রুফ তখন বায়ার দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি রিয়েলি কাজ করতে পারেন তাহলে আপনার প্রুফ মানে এই প্রুফের জন্য কারো পিছনে আবার দৌড় পারতে হবে না যে আমার প্রুফ লাগবে বায়ার প্রুফ চাচ্ছি একটু দিবেন হ্যান ত্যান এগুলো যদি আপনি একটা এমনি কাজ করে ফেললেন এমনি আপনার একটা ব্র্যান্ড প্রচার করলেন অথবা আমাদের ইনস্টিটিউটটাকে ই করলেন প্রচার করে আর একটা প্রুফ বানায় রাখলেন সেটা আপনার উপর নির্ভর করবে তো যাই হোক আমরা লিখবো হচ্ছে আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব মার্কেটিং অ্যান্ড প্রমোশন সেম কথা অ্যাডভার্টাইজিং এন্ড সেম কথাই আমরা ফেসবুক প্রমোশন লিখে সার্চ করব এখন ফেসবুক অর্গানিক প্রমোশনটা খুবই ভালো চলতেছে দেন ভালো কাজ করতেছে দেখেন এখানে এই একটা আছে লেভেল টুয়ে চলে গেছে বাইশটা কাজ রানিং আছে তিনি কি করবে সাত days promote and advertise your Facebook page for seven days already audience তিনি ফেসবুকে প্রচার করবে সাত দিন মানে সাত দিন এটা ম্যানেজ করবে অলরেডে এটা প্রচার করবে আর কি তো অলরেড অডিয়েন্সের কাছে প্রচার করবে ওকে এটা ফেসবুক প্রমোশনেরই এটাও ফেসবুক প্রমোশন সবাই দেখেন একটা জিনিস এখন সবাই এখন পেজ প্রচার করতেছে আমরা এখানে লিখতে পারি পেজ দিয়ে কাজ করব আমরা পেজের কাজগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে মানে পেজ প্রচার করা এই পেজে কিভাবে লাইক ফলোয়ার বাড়াতে হয় সেটা একটা প্রসেস তো আমরা দেখাইছি ওইটা হচ্ছে মেবি ব্ল্যাক হ্যাটের মধ্যে দেখাইছি আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে বুস্টিং সার্ভিস মানে অ্যাড ক্যাম্পেইন রান করে কিভাবে পেজে লাইক বাড়াতে হয় আমরা ধরেন পাঁচ ডলার খরচ করলে মোটামুটি আমরা এক হাজার প্লাস লাইক আনতে পারবো এক হাজার প্লাস পনেরোশো আসতে পারে দুই হাজার আসতে পারে সেটা কন্টেন্টের উপর নির্ভর করবে আমরা সেটাও দেখাবো কিভাবে এটা করতে হয় তাও রিয়েল লাইফ ফেসবুক অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে তো এটা আমরা অ্যাড ক্যাম্পেনের ক্লাসে দেখবো আজকের ক্লাসে শুধু আমরা দেখবো হচ্ছে ঘিক তৈরি করা তো দেখেন এখানে মোটামুটি বাইশটা অর্ডার চলতেছে চারশো তেপ্পান্নটা কাজ কমপ্লিট করে ফেলছে এই একটা আছে আমাদেরই এক ছোটো ভাই তো ও আটটা কাজ চলতেছে ও এখান থেকে ভালো টাকা আর্ন করে দেখেন চার মিলিয়ন ফেসবুক প্রচার করবে নেবে কত তিরিশ ডলার আর এটা করবে সাত মিলিয়ন পঁয়ত্রিশ ডলার এটা হচ্ছে পঞ্চাশ দশ মিলিয়ন পঞ্চাশ ডলার এই কাজটা করতে খুব একটা সময় লাগবে না আপনার যদি দশ পাঁচটা বা সাতটা আইডি থাকে আপনি একদিনই করে ফেলতে পারবেন এই কাজটা কারণ দশটা গ্রুপে পোস্ট করলেই তো দেখা যায় দুই মিলিয়ন হয়ে যায় ঠিক আছে তো এই একটা দেখলাম তো এখানে দেখেন আরও আছে অনেকজন আছে এরকম শুধু তারা ফেসবুক প্রমোশন আর সার্ভিসটা কিন্তু খুবই কম দেখেন সবারই মোটামুটি কাজ চলে এটা আপনি গিক যদি ভালোভাবে পাবলিশ করতে পারেন এখান থেকে আমার আমার যে ফার্স্ট একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে শুধু আমি ফেসবুক প্রমোশনের সার্ভিস দিয়ে আমার লেভেলে চলে গেছে তো ওইখান থেকে মোটামুটি আঠারোশো উনিশশো ডলার ইনকাম হয়েছে শুধু ফেসবুক মার্কেটিং আর এই দু একটা অবশ্যই এসিওর কাজ করা হয়েছে আর সবগুলো ফেসবুক অর্গানিক প্রমোশনের আমি দুইটা সার্ভিস দিয়েছি তো এখানে দেখেন শুধু ফেসবুক প্রমোশনের সার্ভিস অনলাইনে মাত্র আটশো আটটা সার্ভিস আছে অনলাইন দিয়ে এখানে আরও কিছু কিওয়ার্ড আছে যেমন অ্যাডভার্টাইজিংয়ের কিওয়ার্ড আছে এটা দিয়েও যদি আপনি র্যাঙ্ক করাতে পারেন তাহলে দেখেন এখানে আরও সার্ভিস কম এটাতে প্রচুর কাজ পাওয়া যায় দেখেন এখানে অনলাইনে দিয়ে যদি আমরা দেখি হয়তো তিনশো বেরোতে পারে হ্যাঁ ছয়শো বেরিয়েছে ওকে ওকে অনেক বেশি কিন্তু অনলাইনে বাদেই তো অনেক কম দেখতেছি তিন হাজার ওকে এখানে অ্যাক্টিভ অডিয়েন্স আছে বেশি তো এই একটা কিওয়ার্ড আছে আমরা মোটামুটি কয়েকটা কিওয়ার্ড আমরা একটু রাখি লেখে গুগল ট্রান্সলেটে চলে যাই অথবা গুগল ড্রাইভে রাখবো আমরা আমরা কিছু কিওয়ার্ডগুলো রেখে দিই যাতে আমাদের পরবর্তীতে কাজে লাগে দেখেন এখানে মোটামুটি পপুলার কিওয়ার্ডগুলো এখানে আছে মানে এটা সাজেস্ট করে তার মানে ফাইবার এগুলো দিয়ে বেশি সার্চ হয় বিদায় কিন্তু এই কিওয়ার্ডগুলো এখানে শো করতেছে তো Facebook promotion Facebook marketing okay আমি দুইটা কপি করি তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এটাও খুব একটা ভালো কিওয়ার্ড আমরা যখন ডেসক্রিপশনটা লিখবো তখন অবশ্যই এই এই তিনটা কিওয়ার্ডের উপর ফোকাস করে লিখবো আর কি এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন এগুলো হচ্ছে আলাদা একটা চলে যায় অন্য ক্যাটাগরিতে আমরা এই তিনটা কিওয়ার্ডে ফোকাস করব তো যাই হোক আমরা আবার একটু গুগল ট্রান্সলেটটা লিখে গুগল ট্রান্সলেট এখান থেকে কিন্তু মাসে ভালো টাকা আর্ন করা সম্ভব যদি আপনার একটা গিক র্যাঙ্ক করানো যেতে পারে এটা উনিশ না বিশের দিকে আসছে এরকম অনেক সার্ভিস আছে দেখেন সবাই দেন একদম নতুন এগুলো কিন্তু একদম নতুন বিশে একুশে আসছে মেবি কাজ কিন্তু করছে উনিশটা লেভেল অনেক চলে গেছে দুই হাজার একুশে আসছে বিশটা কাজ করে ফেলছে লেভেল ওয়ানে কী করে ফেসবুক প্রমোশন করে অর্গানিক প্রমোশন তো আমরা আজকে অর্গানিক প্রমোশনের গিকি তৈরি করি তো কথা না পারি আমি গেকে চলে যাই ফার্স্ট টাইম তো আমাদের এখানে নাই কেউ নতুন একদম সবাই তো আল্লাহ রহমতে পুরাতনই তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ গিকে আমরা ক্লিক করব এখান থেকে আমাদের একটা টাইটেল লিখতে হবে তো আমি ট্রান্সলেটটাতে আবার যাই একটা টাইটেল লিখি আমাদের যেহেতু টাইটেলগুলো দেখতে হবে যে টাইটেলগুলো কীরকম হয় তো এখানে লিখছে I will do Facebook promotion and social media marketing in USA UK okay এখানে টোটাল সার্ভিস দিতেছে আর কি সোশ্যাল মিডিয়া সহ তো এটা আমাদের সাথে যায় না I will do organic Facebook marketing এটা আমাদের সাথে যায় তো এটা আমি ওপেন করি I will do Facebook marketing and promotion in the world wide okay I will do organic আমি এই টুকটা কপি করে ফেলি আমি করব আই উইল ডু আমি করব অর্গানিক অর্গানিক অর্গানিক অর্গানিক নি organically promote promote your facebook facebook promotion facebook page page page দিয়ে দিই আমি জৈবিকভাবে আপনার ফেসবুক প্রচার করব একটা দিয়ে আমরা একটা ই করে করলাম আরেকটা দিতে পারি হচ্ছে অর্গানিক লিড প্যাকেটে দিয়ে আমি শুধু অর্গানিক ইউজ করে একটা দিতে পারি তার মানে আমাদের দুইটা কিওয়ার্ড হয়ে গেল মানে দুইটা টাইটেল হয়ে গেল আমি আপনার ফেসবুক পেজ অর্গানিক প্রচার করব। আমি আপনার পেজ অর্গানিকভাবে আপনার আমি অর্গানিকভাবে আপনার ফেসবুক পেজ প্রচার করব। এটা সাংগঠনিকভাবে আসলেও এটা কিন্তু অর্গানিক ওকে এটা অন্য একটা শব্দ আসতেছে কিন্তু এটা বিষয় না এটা অর্গানিকলি তো আমি জৈবিকভাবে আপনার ফেসবুক পেজ প্রচার করব আবার এখানে লিখলাম হচ্ছে আমি আপনার ফেসবুক পেজ জৈবিকভাবে প্রচার করব তো দুইটা মোটামুটি হয়ে গেল অর্গানিকভাবে প্রচার করব আর আরও কিছু তৈরি করতে পারি আমি চাইলে দেখি এখানে কি দিছে I do organic Facebook marketing and promotion এটাও খারাপ না ধরেন এটাই আমি কপি করি ধরেন এটা দিয়ে আরেকটা তৈরি করে ফেলি I do organic Facebook marketing and promotion এখানে অ্যান্ড না দিয়ে অরও দেওয়া যেতে পারতো অ্যান্ড দিলে বাটার হয়েছে ইন ইউএসএ দিয়ে দিই ইউএসএ ইউকে ওরে বাপরে ইউকে দিয়ে দিলাম অথবা শুধু আপনি ইউএসএ ইউজ করেন সমস্যা নাই তো অর্গানিক ইউকে ইউএসএ কানাডা অথবা অলরেডি ইউজ করলেন দেখেন আমাদের চারটা টাইটেল কিন্তু হয়ে গেল তো আমরা কিন্তু এই চারটা টাইটেলের যে কোনো একটা ইউজ করতে পারি আর টাইটেলের ভিতরে আমি কিন্তু আগেই বলছি টাইটেলের ভিতরে কখনো কপিরাইট হয় না হুবহু হতেই পারে কারণ এখানে সাত আট হাজার সার্ভিস আছে একজনের সাথে আরেকজনটা মিলতেই পারে এটা অস্বাভাবিকের কিছু না তো এটা কোনো সমস্যা হবে না আর এখন এখান থেকে কেউ একজন লাইক করেন যে আপনাদের কোনটা ভালো লাগে সেটাই আমি এখানে দিয়ে দিই হ্যালো এখন শেষেরটার ভিতরে একটা জিনিস আছে এখানে আমি যদি বলি আপনাদেরকে এখানে দেখেন মূল কিওয়ার্ড মানে আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু দুইটা এখানে ইউজ করা হয়েছে ফুলভাবে ইউজ করা হয়েছে একটা হচ্ছে অর্গানিক ফেসবুক মার্কেটিং আবার যদি কেউ লেখে অর্গানিক ফেসবুক প্রমোশন তাও এটা সাজেস্ট করবে এটা হচ্ছে একদম এসিও সহকারে হয়েছে এই টাইটেলটা তো আমি এটা দিয়ে দিলাম আপাতত তো এখানে আই উইল টু দেওয়া আছে মানে আই উইল পর্যন্ত দেওয়া আছে আমি আই উইলটা কেটে দিই ওকে আই উইলটা এখন দেখতেছে লেখা আসছে জাস্ট এ পারফেক্ট ওকে এবার আমাদেরকে দেখতে হবে তারা সার্ভিসটা কোন ক্যাটাগরিতে আগে এই সার্ভিসটা অন্য ক্যাটাগরিতে দিলে হয়তো কিন্তু এখন এই ক্যাটাগরি এখন চেঞ্জ করে তারা শুধু অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন বা সোশ্যাল প্রমোশনটা ইউজ করাইছে মানে ফাইবার অর্গানিকের জন্য একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করে দিছে মানে ক্যাটাগরি তৈরি করে দিছে আপনি অন্য ক্যাটাগরি দিলে কিন্তু র্যাঙ্ক করবে না এখানে দেখেন আমরা একটা সময় শর্টকাট প্রমোশন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এগুলো ইউজ করতাম আরও অনেক গিক পাবেন যেখানে এগুলো ইউজ করা হইতো ওগুলো আপডেট নেই এখানে দেখেন এগুলো হচ্ছে আমাদের পুরাতন মানে আমাদের আমরা যখন এইগুলো শিখাইছি তখন এটা influencer marketing social media promotion এগুলো শিখেছি কিন্তু এখন এটা অর্গানিক ইউজ করতে বলতেছে ফাইবার নিচ থেকে তো আমরা ক্যাটাগরিটা নিয়ে ফেলি এখান থেকে ডিজিটাল মার্কেটিং নিব হচ্ছে social media social media marketing আর লাস্টেরটা দিয়ে দিই হচ্ছে organic promotion social media organic promotion okay organic promotion দুইটা হয়ে তিনটা হয়ে গেছে আমাদের ক্যাটাগরি আপনারা কি ক্যাটাগরি দিবেন প্রথম দিবেন হচ্ছে digital marketing social media marketing organic promotion অথবা অর্গানিক সোশ্যাল প্রমোশন একই কথা হলো এখান থেকে আপনি চাইলে প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিতে পারেন আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা আমি এখান থেকে শুধু ফেসবুক করব আপনি শুধু ফেসবুক দিতে পারেন দেখেন কেউ কেউ আছে দিছে কিনা একটু যদি দেখেন আমরা যদি দেখি শুধু প্ল্যাটফর্মে ইউজ করছে ফেসবুক শুধু একটা ইউজ করছে আপনি চাইলে এখানে আরও দুইটা ইউজ কর তিনটা ইউজ করতে পারবেন হয়তো ফেসবুক দিতে পারেন তারপরে টুইটারেও কিছু কাজ করে দিবেন টুইটারও দিতে পারেন ইনস্টাগ্রামে দিতে পারেন আপনার ইচ্ছা আমি আপাতত একটা ইউজ করলাম আপাতত এটা আমাদের কমপ্লিটলি হয়ে গেল এবার আমরা যেটা করব এখান থেকে আমি এই ট্যাগটা এই তিনটা ট্যাগে আমি কপি করি কপি করে আমি ট্যাগের এখানে দিয়ে দিব ট্যাগে পেস্ট করে ইন্টারে চাপ দিতে হবে আপনার কিবোর্ডের ইন্টারে চাপ দিতে হবে নয় কিন্তু আপনি এটা এরকম হবে না সেভ হবে না আমি ইন্টারে চাপ দিই আবার আবার অথবা এখানে সাজেস্টে আসবে সাজেস্টে আপনি ওপেন করে দিতে পারেন ক্লিক করে তো আমরা অ্যাডভার্টাইজিংটাও দিয়ে দিই তো এটাও দিয়ে দিলাম ওকে মোটামুটি তিনটা হয়ে গেছে আর দুইটা দিতে হবে আমাদেরকে একটু দেখি তারা কি ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করছে নিচের দিকে যাই Facebook advertising Facebook marketing Facebook promotion okay Facebook ads এটা আমাদের সাথে যায় না দেখি আরেকটু দেখি Facebook marketing Facebook Instagram marketing Facebook promotion social media promotion okay organic promotion লেখা তো যাবে না organic promotion okay organic okay আমি লিখে দিই অর্গানিক প্রমোশন দেখি হয় কিনা or organic promotion organic promotion এটাও লিখতে পারে তারপরে আরও কয়েকটা গিক দেখি আমরা যারা ইউজ করছে সবথেকে বেশি কাজ পাইছে তাদেরগুলো দেখলেই আমরা grow page promote Facebook Facebook page organic growth organic growth promote Facebook okay এটা নেওয়া যাইতে পারে ফেসবুক পেজ প্রমোট ফেসবুক আপাতত দিয়ে দিলাম আপনি একটু ভালো করে রিসার্চ করে দিয়ে নিন আপাতত আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন কিন্তু এটা অর্গানিক প্রমোশন আছে আপনি চাইলে এখানে ফেসবুক অ্যাডস ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আরও আদার্স অনেক কিছু ইউজ করা যেতে পারে আপনি একটু রিসার্চ করে করে নিন তো অবশ্যই একটা গিক তৈরি করার সময় আপনাকে দুই থেকে তিন ঘন্টা তো সময় দিতে হবে মিনিমাম কেউ আমরা যখন কাজ করতাম তখন তিন দিন চার দিন করে সময় দিতাম একটা করে ঘিকে তৈরি করার জন্য তো যাই হোক আমরা এটা করে ফেলছি এবার আমরা সেভেন কন্টিনিউতে চলে যাব এখানে বলতেছে আর একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলতেছে ওকে আমি নিচেরটা আসি এখানে পাঁচটা সিলেক্ট করতে বলতেছে ওকে আমি পাঁচটা সিলেক্ট করি আমি কোন কোন মাধ্যমে মানে কোন কোন ক্যাটাগরিতে কাজটা করব ওকে আমি এখান থেকে দিয়ে দিই হচ্ছে ফ্যাশন তারপরে ফ্যাশন সার্ভিস রিয়েল এস্টেটে ইউজ করতে পারি medical marketing and advertising gaming financial service business okay এটাও ইউজ করি ওকে এবার কিছু একটা বাদ দিই সার্ভিসটা বাদ দেই এখান থেকে আর্ট ডিজাইন ই কমার্সের কোনো কিছু আছে না বিউটি কাস্টমার ওকে আপাতত এই কয়টা দিয়ে দিলাম আমি দেখেন ফ্যাশন দিয়ে দিছি রিয়েল এস্টেট দিছি বিউটি কাস্টমার দিয়ে দিছি কসমেটিক্স ওকে কসমেটিক দিছি এটা তো আমাদের সাথে যায় না ওকে এটা আমি তুলে দেই কোনটা যায় marketing okay marketing and advertising এটা দিয়ে দিলাম এবার আমি কন্টিনিউ করে ফেলি আমরা চাইলে কিন্তু এটা কিন্তু আমরা তাদের কী কেমে পেয়ে যেতে পারি তারা কী কী ইউজ করছে দেখেন তারা কি করছে beauty cosmetics financial service marketing and advertising service technology এই কয়টা ইউজ করছে আপনি কিন্তু তাদের গিকের মেধা এসে দেখতে পারেন তা চাইলে ওদেরগুলো কপি করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো এবার আসি হচ্ছে প্রাইসিংয়ে প্রাইসিংটা আমাদেরকে একটু দেখতে হবে তো বাপরে দেখি আমরা তারা প্রাইসিং কি দিছে grow your business real active এটাও খারাপ না এটা থাক আপাতত প্রমোট আরও কয়েকটা গিক দেখি তাদের প্রাইসিংটা কীরকম যত এটা আমরা ইউজ করতে পারি এটা ভালো একটা ই দিয়ে দিছে আর কি basic standard premium okay basic premium standard okay এবার আমরা এখান থেকে একটা প্রাইসিংয়ের ই নিয়ে আসি আমরা একটা প্রাইসিং লিখবো ওরা প্রিমিয়াম দিছে স্ট্যান্ডার্ড দিছে বেসিক দিছে ওকে দেখি product product price price package package uh, package uh, name de name example sample sample package product price package sample okay देखिए ভালো কোনো पाई कि ना हम्म। আমি তো ভুলেই গেছি বেসিক বেসিক প্রিমিয়াম আনলিমিটেড এটা লাগবে না ওকে ওয়েবসাইটের নাম হচ্ছে ওকে পাইছি ওয়েব ফিক্স এই ওয়েবসাইটটায় প্রাইসিংয়ের আমরা প্রাইসিংয়ের আইডিয়া নেওয়ার জন্য আমরা এখানে আসতে পারবো তো আমি দেখি কি কি basic premium unlimited okay gold platinum এটা কি ডায়মন্ড ওকে এবার আমরা এটা থেকে নিতে পারি কিছু আমাদের কাজ অনুসারে গোল্ড প্রিমিয়াম প্লাটিনিয়াম ডায়মন্ড প্রথমে আমরা প্রাইসিংটা নেই প্রথমে এটাই কপি করব আমি দেখেন তারটাই কপি করব এটাই কপি করি আমি এখানে ফেসবুক মার্কেটিং দিয়েছে আমরা একটু চেঞ্জ করে লিখব ফেসবুক মার্কেটিং আছে আমি এখানে গুগল ট্রান্সলেটে নিয়ে আসি এখান থেকে আমি গোল্ড দিয়ে দিই গোল্ড এখানে মার্কেটিং আছে প্রমোশন দিয়ে দিই প্রমোশন আর এটা কিন্তু আমি আগেই বলছি যখনই এইখানে লিঙ্কটা নাও হতে পারে লিঙ্ক নাও থাকতে পারে কিন্তু গুগল নোটপ্যাড থেকে অবশ্যই কিন্তু আপনাকে লিঙ্কটা সরাই ফেলতে হবে অনলাইন নোটপ্যাড কারণ এখানের ভিতরে লিঙ্ক কোনো একটা জায়গায় আপনি কপি পেস্ট দিতে পারবেন না নোটপ্যাড দিলে আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কিং নাও করতে পারে হয়তো করবে কিছু দিনের জন্য তারপরে আবার কিন্তু চলে যাবে নিচের দিকে তো আমি এটা আপাতত কপি করি गोल्ड ओके गोल्ड गोल्ड তারপরে আছে কি প্লাটিনিয়াম ओके প্লাটিনিয়ামBatchNormটা লিখে ফেল এখান থেকে পেলাটি টিএম প্লাটিনিয়াম প্লাটিনিয়াম হবে যেন পিটা বড় করে দেই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন ওকে ওকে সমস্যা নাই আচ্ছা। ওকে এটার নাম হচ্ছে ডায়োনিয়াম ডায়মন্ড তার মানে আমাদের তিনটা প্যাকেজ হয়ে গেল আমার ক্ষেত্রে এখানে একটা এসে করা হয়ে গেল ওকে এবার প্যাসেজ মানে এই প্যাকেজগুলো আমি কপি করে মেরে দিই এখানে ওকে এখানে দিয়ে দিলাম বেসিক তারপরে দিয়ে দিলাম হচ্ছে প্লাটিনিয়াম তারপরে দিয়ে দিলাম হচ্ছে ডায়ন ডায়মন্ড ওকে আমাদের প্যাসিকে মানে প্রাইসিংয়ের প্যাকেজ নেমটা আমি করে ফেলছি এবার আমরা এগুলা থাক আপাতত এটা লাগবে একটা সময় এই ওয়েবসাইটের নামটা আমি দিয়ে দিই আপনি চাইলে আমাদেরটা ইউজ করতে পারেন জুমের চ্যাট বক্সে দিয়ে দিতেছি নিরপ ইয়ে আসছে নাম জানি কি শ্রাবণ আসছে একটা হয়ে গেল ওকে সমস্যা না সবারই সমস্যা আমরা যেন কোনটা দেখলাম এটা তো হবে না ওকে এটা আমরা দেখছি না এটা কপি করি এখানে টু মিলিয়ন আছে আমরা চাইলে টু মিলিয়ন দিতে পারি নাও চাইলে নাও দিতে পারি অর্গ্যানিক ফেভারিট প্রমোশন এখানে ওয়ান মিলিয়ন থেকে আমরা শুরু করি আমরা কম সার্ভিস দেবো one million real targeted active customer এখানে কাস্টমার দিতে পারেন পিপল দিতে পারেন আপনার ইচ্ছা তো এটা আমরা ইউজ করতে পারি ওয়ান মিলিয়ন আছে টু মিলিয়ন এটা দুইটাই কপি করে দিই এখানে দিয়ে দিব হচ্ছে ধরেন এখানে দিলাম হচ্ছে টেন মিলিয়ন অথবা এইট মিলিয়ন অথবা এটা দিতে পারি প্লাস টেন মিলিয়ন ইউজ করি okay ten million plus real targeted active customer organic promotion দেখেন এখানে আবার ট্যাগ ইউ ইউজ করছে আপনার প্রমোশন ফেসবুক প্রমোশনের কিওয়ার্ডটা আবার ইউজ করছে মানে প্রাইসিংয়ের অনেকবার ইউজ করা হচ্ছে এটা তো তারপরে দিব হচ্ছে এটা দিয়ে দিব হচ্ছে সেভেন মিলিয়ন দিয়ে দিই অথবা সিক্স মিলিয়ন দিয়ে দিতে পারি অথবা ফাইভ মিলিয়ন দিতে পারি ওকে আমি সেভেন মিলিয়ন দিই সেভেন মিলিয়ন প্লাস তারপরে এখানে টু মিলিয়ন ইউজছে এখানে আপনি চাইলে বাড়ায় দিতে পারেন এখানে ফোর মিলিয়ন ইউজ করতে পারেন বেসিক প্যাকেজটাই ফোর মিলিয়ন দিয়ে দেন তাও করতে পারবেন দেখেন তারা কত করে দিতেছে ওই যে মেটটা আমরা কপি করলাম কোনটা যেন হ্যাঁ এটা টু মিলিয়ন শুরু করছে পনেরো ডলারে আমরা চার মিলিয়ন কিন্তু ইউজ করতে পারি আমরা চার মিলিয়ন দিয়ে দিব চার মিলিয়ন দিব হচ্ছে পনেরো ডলারে সমস্যা আছে কোনো সমস্যা নাই চার মিলিয়ন প্লাস তা আসলে এগুলোর ডিমান্ড আসলে ফাইবারের মানে মানে কাজের চাহিদাটা আসলে কমায় দেওয়া এত এখানে আমরা পনেরো ডলার ইউজ করতে পারি অথবা বিশ ডলার তো এটা করতে পারেন আপনি পনেরো ডলার যদি দেন কিন্তু আসলে এটা একটু খারাপই হবে তো আমি টু মিলিয়ন দিব টু মিলিয়ন দশ ডলারে প্রচার করে দিব সমস্যা নেই তার সাথে কিন্তু প্যাস মানে আমি তারতেই কপি করলাম প্যাকেজটা কিন্তু তার কাজ তার সাথে কিন্তু মিলতেছে না আমাদের হু হু ঠিক আছে এটাই কিন্তু আমরা কপি করলাম মেবি কোনটা হ্যাঁ এটাই আমরা কপি করলাম কিন্তু তার সাথে আমাদের এটা মিলবে না এখানে প্লাস দিতে আমি চাইলে অন্য কিছু ইউজ করতে পারি তিনি দিতেছে কত টু মিলিয়ন দিতেছে থ্রি মিলিয়ন দিতেছে ফাইভ মিলিয়ন দিতেছে আমারটা দেখেন সব কিছুই চেঞ্জ তো তার সাথে কিন্তু কপিরাইট হইল না তো এবার আমি চাচ্ছি দুই মিলিয়নের জন্য আমি সময় নেব কয়দিন আমি প্রথম অবস্থায় তিন দিনই নেবেন সবসময় কারণ তিন দিনই নেওয়া উত্তম প্রথম অবস্থায় তিন দিন এটা করতে লাগবে মাত্র একদিন লাগবে না এক ঘন্টার কাজ আপনি চাইলে একদিনও নিতে পারেন আপনার ইচ্ছা সেটা কারণ এখানে কোনো বাধা নাই তো আপনি একদিন তিন দিন দিলাম আমরা তারপরে দিব হচ্ছে চার দিন পাঁচ দিন দেই তারপরে দিই সাত দিন তো সাত দিনে আমরা দশ মিলিয়ন করে দিব তো আমরা এবার নাম্বার প্ল্যাটফর্মে এগুলো চাইলে আমরা দিতে পারি না চাইলে না দিতে পারি কোনো সমস্যা নাই এঙ্গেজমেন্ট চাইলে টিকগুলো দিয়ে দিতে পারেন এগুলো দিলে আসলে দেখা যাবে বেশি ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েশন এটা যদি থাকে এটা দিবেন মানে বেসিকে দিব আমরা এটা শেয়ার কয়টা দিবেন শেয়ার ধরেন আমি এটাতে চাচ্ছি বিশটা দিয়ে দিই দেখি বিশটা শেয়ার দিব এটা আসলে কোনো কিছু ম্যাটার করে না এগুলো আসলে কোনো বায়ার দেখেও না তো তিরিশটা দিয়ে দিই চল্লিশটা আর এটা হচ্ছে চল্লিশ আশি আশিটা দিয়ে দিলাম আশিটা শেয়ার করব গ্রুপে তো এটা চাইলে নাম্বার অফ প্ল্যাটফর্ম এটা দিতে পারেন কয়টা প্ল্যাটফর্মে কাজ করবেন একটা দুইটা এটা হচ্ছে তিনটা তো এটা আপাতত এরকমই রাখলাম রেখে আমরা এবার প্রাইসিংটা দিই টু মিলিয়নে আমরা দিব হচ্ছে দশ ডলারে তা এটা ফাইভ মিলিয়ন আছে সাত মিলিয়ন আছে তার মানে হিসাবে বিশ ডলার দেওয়া উচিত আমরা একটু পঁচিশ ডলার দিতে পারি অথবা তিরিশ ডলার দিয়ে দিই ওকে তিরিশ ডলার দিয়ে দিই প্রাইসিংটা একটু বেশি হয়ে গেল ওকে বিশ ডলারটাই দিই চার মিলিয়ন মানে সাত মিলিয়ন ওকে তিরিশই দিই মানে একদম বাজে লাগবে না টু মিলিয়নের চার ওকে ছয় তিরিশ দিয়ে দিলাম তারপরে হচ্ছে দশ মিলিয়নের জন্য আসে হচ্ছে পঞ্চাশ ডলারকে পঞ্চাশ ডলার আমরা দিয়ে দিই পঞ্চাশ ডলার আমরা দশ দশ মিলিয়ন মানুষের কাছে প্রচার করে দিব তার মানে হিসাবে কত আসে পঞ্চাশই আসে তাকে আর কোনো গিফট করলাম না এখন যার যেটা লাগে সেটা তিনি নিতে পারে তো এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেভেন কন্টিনিউ করে চলে যাব এবার প্রাইসিং ওভার ভিতর তো আমরা আসছিলাম আবার ওভার ভিতর যাই একটা জিনিস মিসিং করছে আপগ্রেড এসিও জায়গাতে আসতে হবে এখানে এটা বলে দিতে ইউএসএ আমি ইউএসএটা কেটে দিই লাল আসছে organic Facebook promotion marketing okay চলবে অ্যান্ড আছে অ্যান্ড ইউজও করতে পারি অথবা কুমাও ইউজ করতে পারি এবার ঠিক আছে সেভ করে আমরা ডেসক্রিপশনে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন তো প্রাইসিংয়ে কারো কোনো সমস্যা আছে প্রাইসিং করতে পারবেন না আমারটা হুবহু আপনারা তো নকল এক্সপার্ট হ্যালো শরীফুল ওকে হ্যাঁ, হ্যাঁ, ওকে তাহলে আমি একটা ডেসক্রিপশন লিখে ফেলি ডেসক্রিপশনটা কি লাগা ওয়েলকাম দিয়ে শুরু করি আজকে ওয়েলকাম ওয়েলকাম প্রথম সবগুলো বড় হাতের ইউজ করি নাকি welcome welcome to welcome to my Facebook Facebook promotion promotion এখানে প্রমোশন অ্যান্ড মার্কেটিং দিতে পারি and marketing marketing service service welcome to my Facebook marketing welcome to my Facebook promotion and marketing service এটা এটা বড় দিলে তো খুব বাজে লাগবে এখন ওকে আপনারা ছোটো হাতে দিয়ে নিন আমি বড় করে দিলাম এটা আমি মার্ক করে দিলাম আপাতত এটা আমি মাঝখানে দিয়ে দিতে পারি মাছ বরাবর ওকে চলবে তো অথবা আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন যেমন ওই যে আমরা লিখছি না যে offering offering Facebook marketing service অথবা ফেসবুক প্রমোশন সার্ভিস এরকম লিখতে পারেন তো আমি আপাতত এটা ইউজ করলাম আপনি চাইলে শর্টে ইউজ করতে পারেন মার্কেটিং না দিয়ে শুধু ফেসবুক প্রমোশন ইউজ করতে পারেন শুধু মার্কেটিং ইউজ করতে পারেন আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ে রিলেটেড গিক বানাইতে চান শুধু তাহলে ফেসবুক মার্কেটিংটা বেশি বেশি ইউজ করবেন আমি চাচ্ছি দুইটাই যেন এখানে থাকে কারণ আমরা জানি যে হেডলাইন মানে আমাদের যে প্রথম লাইনটা থাকবে সেখানে আমাদের কিওয়ার্ডগুলো ভালোভাবে প্লেসমেন্ট করতে হবে নয় কিন্তু আমাদের গিক র্যাঙ্ক করবে না তো এত বড় হাতের দিলে আসলে খুব একটা ভালো লাগবে না র্যাঙ্ক করার সম্ভাবনা নাই ওয়েলকাম টু মাই ছোট হাতের দিই my welcome to my Facebook promotion promotion service service এটা ইউজ করে দিলাম একটা জামালা শেষ এটা মাঝামাঝি এনে দিলাম এটা দেখতে ভাল লাগে একটা সার্ভিস দিলে আপনি চাইলে দুইটা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই আমি কিন্তু সব কিছু বলে দিতেছি ভিডিওটা অবশ্যই ভালো করে দেখতে হবে তো এটা দেওয়ার পরে আমি এবার চলে আসতে পারি হচ্ছে আমাদের মূল ডেসক্রিপশনে নিচে কি লেখা যেতে পারে আমি আগের মতো করে লিখি if you if you looking অথবা are you looking are you looking are you are you looking একটু স্পেস করে দিই okay are you looking for for someone some someone to promote promote promote your use करा था Facebook page Facebook page for business business দিতে পারেন সার্ভিস দিতে পারেন আপনার ইচ্ছা business then you you are you are then you are in the right place right place এবার আমরা দেখতে পারি এখানে ইফ ইউ দিয়ে দিই ইফ ইউজ করি if you looking for someone to promote your Facebook page or business then you are in the right place তার মানে হচ্ছে আপনি যদি আপনার পিসটা বা ব্যবসা প্রচারের জন্য কাউকে খুঁজে খুঁজেন তবে আপনি সঠিক জায়গায় আছেন এটা দেওয়ার পর আমরা একটু স্পেস রাইকার আমরা দিতে পারি হচ্ছে বাংলা লেখি ইংলিশ হোক এত সময় নাই বাংলা লিখবো না ইংলিশে লিখি আজকে দৌদান্দা হইতেছে বেশি you no you know mm, facebook facebook become আপনি জানেন ফেসবুক দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে বিকম মোর মোর পপুলার মানে popular popular day by day day by by day here হচ্ছে আই ক্যান আমি টাইপিংয়ে খুব একটা এক্সপার্ট না আমার সময় লাগে টাইপিং করতে help help you to get to get a good result good result result তার মানে আমি কি লিখলাম ফেসবুক আপনি জানেন ফেসবুক দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে এখানে আপনি আপনার এখানে আমি আপনাকে আই ক্যান হেল্প এখানে আমি আপনাকে একটি ভালো ফলাফল পেতে সাহায্য করতে পারি মানে গুড রেজাল্ট ভালো ফলাফল পেতে সাহায্য করতে পারি তারপর একটু পাম দিই তার মানে আমাদের দ্বিতীয় লাইনেরটা শেষ এবার নিচের লাইনে আরেকটা করে ফেলি করে এটা একটা প্যারা শেষ করে দিলাম আমি এখানে আরেকটা প্যারা লিখবো এখানে লিখতে পারি হচ্ছে ওকে এবার বাংলা লিখি আমি গত এক বছর ধরে এই পেশায় কাজ করছি এবার এইটুকু আমি কপি করবো আমি গত এক বছর ধরে এই পেশায় কাজ করছি I have have been working in this this professional for the last for the last one year okay one year plus okay একটা আমার শব্দ হয়ে গেল এটা আমি কপি করি কপি করে এবার আমি এই ডেসক্রিপশন এখানে দিয়ে দিই ওকে একটা হয়ে গেল তারপর আরেকটা লিখি কি লেখা যায় আমি আমার অভিজ্ঞতা তাই আমার অনেক অভিজ্ঞতা আছে experience আমি সব ধরনের জিনিস জানি ভেঙে ভেঙে নিয়ে আসতেছি একটা করে শব্দ দিয়ে একটা করে শেষ করে দিচ্ছি যত ভুল যেন না হয় তারপরে ভুল হলে সমস্যা নাই বানান দিকে ঠিক করে নেব ফেসবুকে আমরা আশা করি আরও ভালো ফলাফল পাবো better result. copy paste facebook we facebook we hope we hopefully হবে hopefully hopefully uh, get to get get a better result আপনি আমার গিগ বিবরণ নিচে দেখতে পাবেন যা আপনাকে এই গিগ সম্পর্কে আরও ভালো ধারণা দিবে gig six we can see my gig description blue I look at we which will give you better idea about this about this service service okay যা কিছু আছে কপি করি এখন কপি করে দেখি আমি কি লেখলাম এতক্ষণ বই আগে অনেক বড় হয়ে গেছে ডেসক্রিপশন আপনি যদি আপনার ফেসবুক পৃষ্ঠা বা ব্যবসা প্রচার করার জন্য কাউকে খুঁজেন তবে আপনি সঠিক জায়গায় আছেন আপনি জানেন ফেসবুক দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে এখানে এখানে আমি আপনাকে একটি ভালো ফলাফল পেতে সাহায্য করতে পারি তার মানে কি ফেসবুকের মাধ্যমে আমি ভালো ফলাফল পেতে সাহায্য করতে পারি আমি গত এক বছর ধরে এই পেশায় কাজ করছি তার মানে ফেসবুক মার্কেটিং কাজে কাজ করতেছি তাই আমি তাই আমার অনেক অভিজ্ঞতা আছে আমি সব ধরনের জিনিস জানি ফেসবুকে ফেসবুক আমরা আশা করি মানে ফেসবুকে ফেসবুকে আমরা আশা করি আরও ভালো ফলাফল পাব আপনি আমার গিক বিবরণ দেখতে পারেন যা আপনাকে এই পরিষেবা সম্পর্কে আরও ভালো ধারণা দিবে ওকে চলবে দূর হবে তো এটা আমি দিয়ে দিব এখনই এবার এখানে কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট মানে ফোকাস করতে হবে আমাদেরকে ফেসবুক পেজ এটা হবে না ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক এখানে অন্যভাবে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা হয়েছে যাই হোক এরকমই থাক তো আমরা সার্ভিসে চলে যাই সার্ভিসগুলো আমরা কী কী দিতে পারি প্রথমে একটু আমরা দেখি এখানে লিখি হচ্ছে my service my service my service description description description এটা দিয়ে বড় করে দেই সব কিছু এটা মার্ক করে দিতে পারি আমি মার্ক করে দিলে আর একটু বেটার লাগবে ওকে মার্ক করে একটা স্পেস দিয়ে দিলাম মোটামুটি একটা ই আসতেছে লুক আসতেছে আর কি এটা মাঝামাঝি ওকে তো এখানে আমি সার্ভিসগুলো লিখি আস্তে আস্তে দেখি তারা কি কি ইউজ করছে post share okay active user okay এটা আমরা কপি করি ওদেরটা কপি করে আমি বানাবো কিন্তু ওদেরটার সাথে আমাদেরটা পড়বে না এখানে অ্যাক্টিভ ইউজার ওকে আমি এটা ইউজ করব post share post share two million of active customer এটা হতে পারে আরও কিছু দেখি আমরা active user active user active user reach million of people তারা কি ইউজ করছে তারা তো কোনো ভালো করে ডেসক্রিপশনই লাগে নাই কাজ পাইতেছে তো সমানে risk your business the product of the active customer okay আমরা আমাদের মতো করে লিখি প্রথমে আমি লিখি হচ্ছে post বোল্ডিং বোল্টিং করে দিই কপি করি এখানে দিই পোস্ট শেয়ার ইউজার আছে এই পর্যন্ত post and share two million of active people user আছে আমি এখানে পিপল দিয়ে দেব পিপল অ্যাক্টিভ পিপল এবার দুই নাম্বার আসি আর এখানে দিতে পারি হচ্ছে তারা দিছে কোনটা reach million of active reach million of reach million of people okay এটা আমরা কপি করব রিস targeted targeted targeted uh, active um, active customer customer এটা হয়ে গেল তারপরে ইউজ করতে পারি তারপরে তারা ইউজ করছে কোনটা তারা দিচ্ছে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ওকে তো আমরা এটা নিতে পারি এটা চলবে আমাদের সাথে চায় কপি করি এটার সাথে আমি কিছু অ্যাড করে দিয়ে আমাদের পিলার চালাই দিব সমস্যা নেই অ্যাট্রাকটিভ এখানে আমি লাস্টে দিয়ে দিই হচ্ছে রাইটিং দিয়ে দিই Okay. Mm, right attractive and attractive and effective use করি effective effective effective product description তার মানে আমাদের সাথে আরেকটু অ্যাডস্ট হয়ে গেল ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ওকে এবার আমি আরেকটা লিখে ফেলি আমি এখানে টোটাল দশটা দেব তারপরে আমরা দিতে পারি তারপরে ওরা কি দিছে দেখি আরও কিছু খুঁজি পাই কিনা এটা তো আমাদেরটাই ওকে আরো কিছু গিক দেখি ভালো গিক বানাইতে গেলে তো সময় লাগবেই এটা তো অনেক কাজ পাইছে এটা দেখতে পারি আমরা তারা তো কোনো কিছু ইউজই করে নাই ওকে দেখা দেখি নাই তিন নম্বর দিয়ে হচ্ছে nice nice graphics graphics graphics graphics design graphic design for for all post all post তারপরে আমরা দিতে পারি হচ্ছে অল রাইট দিয়ে দিই old wait alt wait Facebook Facebook promotion alt wait ওয়ার্ল্ডের ডাব্লিউটা বড় করে দেই alt ওয়েট এখানে আমি দেখি দুইটা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারি কিনা alt wait Facebook marketing marketing and promotion বিশ্বব্যাপী প্রমোশন অ্যান্ড প্রচার এবং মার্কেটিং করবো ওকে তারপরে আমি দিতে পারি হচ্ছে কি দেওয়া যায় ওকে অ্যাকুরোডিং দিয়ে দিই অ্যাকুরোডিং অ্যাকুরোডিং to all the rules rules of Facebook Facebook mm in case in case grow your business safe organic promotion in case real in case increase increase increase your sales এটা আমরা নিতে পারি copy increase your product or service business or business মানে আমাদের মোটামুটি অনেকগুলো হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আট দুইটা দিয়েই প্লে হয়ে যাবে গা ফেসবুক তারপরে আমরা দিতে পারি হচ্ছে targeted targeted targeted targeted uh, target alright audience অথবা targeted audience targeted targeted audience od audience audience audience তারপরে নাইস ইনক্রেস সেল দেখছিলাম কোন জায়গায় যেন increase sales increase your sales increase sales okay এটা আমরা অ্যাড করি ইনক্রেস ক্রেস মোর সেলস বেশি বিক্রি জেনারেট করুন তারপরে নাইস অ্যানিমেশন দিয়ে দিই nice animation animation create SEO friendly লিখে দিই এসিও ফ্রেন্ড এসিও ফ্রেন্ডলি না friend friend friend SEO friendly SEO friendly all post মোটামুটি আমাদের আর লাগবে না যেটি দিছি এনাফ আরও চাইলে আপনি আরও কিছুগুলো রিসার্চ করে করে দিতে পারেন তারপরে আরেকটা জিনিস দেখতেছি হ্যাশট্যাগ ওকে ইনক্রেস এঙ্গেজমেন্ট এগুলো হবে না টার্গেটেড অডিয়েন্স একশো পার্সেন্ট মিলিয়ন অফ দেখেন তাদেরগুলো খুব একটা ভালো করে লেখে নাই তারপরে তো <coughs> কাজ পাচ্ছে অনেক increase active reach million of people হ্যান ত্যান ইত্যাদি ওকে চলবে আমাদের যে গোটা লেখছি হয়ে যাবে লাগবে না এখানে লেখা হয়ে গেছে এবার আমরা এখানে একটা সার্ভিস দিয়ে দিই লিখতে পারি হচ্ছে why choose me why choose why choose me choose me তুমি কেন আমাকে পছন্দ করবে তো এটা আমি বড় করে দেই মার্ক করে দিই নিচে পয়েন্ট আকারে দিয়ে দিতে পারি অথবা নাম্বারিং করতে পারেন আপনি নাম্বারিংও আছে তো আমি এখানে দিয়ে দিই হচ্ছে on time on time delivery delivery দুই নাম্বারে দিব হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ম্যানুয়ালি ম্যানুয়ালি ওয়ার্ক দুই নাম্বার ইউজ করতে পারি high quality high quality quality high quality service service একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো percent satisfy satis satis certification guarantee guarantee guarantee date একশো পার্সেন্ট সার্টিফিকেশন গ্যারান্টেড ওকে তারপরে আমরা দিতে পারি হচ্ছে পাঁচ নম্বরে provide provide provide provide report আমি দিব কি report sheet with with screenshot screen shot screenshot and live link ওকে মোটামুটি হয়ে গেছে আমাদের এখানে পাঁচটা একটা ডিজাইন চলে আসছে এখানে আপনি ওই যে আগের মতোই অর্ডার করার আগে অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন হ্যান ত্যান এগুলো লিখে দিতে পারেন আমি আপাতত থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিলাম আপনারা আবার থ্যাংক ইউ দিয়েন না ঠিক আছে তো আপনাদের মতো করে দিয়েন একটা সুন্দর করে একটা ইয়ে লিখে দিবেন দশ পিসটা গিক দেখে রিসার্চ করতে হবে আপনাদেরকে প্রথম অবস্থায় ডিসক্রিপশনটা আমি জুমের চ্যাটবক্সে বক্সে দিয়ে দিলাম কপি হ্যালো কেউ নাই হ্যাঁ ওকে ই করেন আমি জুমের চ্যাট বক্সে দিয়েছি এটা গ্রুপে দিয়ে দেন হ্যাঁ, হ্যাঁ। এই পয়েন্টগুলো এখানে এখানে আপনার কিছুটা চেঞ্জ করে লিখবেন ঠিক আছে কিছুটা চেঞ্জ করে লিখবেন এখানে এই যে আমার এই সেন্সটা মানে আমার এই মানে কথাগুলো একটু অন্যভাবে লেখার ট্রাই করবেন লিখে দিয়ে দিবেন আর এগুলা প্রথমটা ঠিক রাখবেন প্রথমটা ঠিক রাখবেন কেউ এটা দুই নাম্বারে দিবেন এটা উল্টাপাল্টা করে দিবেন কিন্তু এডি থাকবে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন কিন্তু এগুলা কিন্তু মাসবি থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু আমি দেখব যে আপনারা মাসবি এটা ইউজ করছেন কিনা তো এখানে আমাদের ট্রাকচারটা মেনটেন করতে হবে এটা আর এটা হুবহুব দিলে কোনো সমস্যা নাই এই হোয়াই চুজমি এটা হুবহুব দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটা উলট পালট করে দিবেন মানে একটা একজনের সাথে যেন আরেকটা না পড়ে হয়তো কেউ নাইসটা নিচে দিতে পারেন অথবা এসিও ফ্রেন্ডলি পোস্টটা নিচে দিতে পারেন মানে উলুট পালট করে কারোটার সাথে কারোর যেন না পড়ে ঠিক আছে যে বড় লাইনগুলো মিলে মিলে লিখতে পারেন প্রথমে রাইটিংটা আছে এটা দুই নাম্বারে দিয়ে দিলেন প্রথমটা ঠিক রাখবেন আর বাকিগুলো আপনার মতো করে উলুট পালট করে যেখানে খুশি দিয়ে দিবেন দিয়ে এটা পোস্ট করবেন মানে এখানে পাবলিক করার চেষ্টা করবেন ওকে আমরা এটা কমপ্লিটলি করে ফেলছি এবার আমরা নিচের দিকে যাই সেভ করে ফেলি দেখি এখানে কি কি বেশি দেখায় ওকে ফেসবুকটা আমাদের বেশি হয়েছে ওকে আমি ফেসবুকটা আমি কমায় দিচ্ছি ফেসবুক ওকে ফেসবুক এখানে আমি চাইলে এফবি ইউজ করতে পারি দেখি এটাতে হয় কিনা তো একটা দেওয়ার পরে যদি একটা দিছেন তো আপনি এখানে মাউসটা এই ডেসক্রিপশনের উপরে রাখবেন এখানে একবার রাখবেন তারপরে আবার ডেসক্রিপশনের উপরে রাখবেন এই মানে বাইরে একবার মাউসটা ক্লিক করবেন ডাবল ক্লিক আবার ভিতরে ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে তো এবার সেভ করে দেখি এবার হয়েছে তো হয়ে গেছে এবার আমাদের রিকোয়ারমেন্ট বাইরের কাছে কি কি নিলে আমরা কাজটা শুরু করতে পারবো তো আমরা এখানে অ্যাড এ রিকোয়ারমেন্টে আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে ফ্রি টেক্স আছে আমরা অ্যাটাচমেন্ট করে দেব করে দিয়ে এখানে আমরা লিখব ফেসবুক মানে প্রথমে লাগবে ফেসবুক আমরা সেদিনকার ক্লাসে বলছিলাম Facebook page or website website link link যদি থাকে লিঙ্ক অথবা প্রোডাক্ট লিঙ্কও দিয়ে দিতে পারে ঠিক আছে ওয়েবসাইট লিঙ্ক প্রোডাক্ট লিঙ্ক এগুলো দিয়ে একটা বানিয়ে দিতে পারেন website page Facebook page website link আর হবে হচ্ছে ফটো ফটো ভিডিও এটা ঈদে দিলাম ভিডিও ওকে তিন নম্বরে দিবেন হচ্ছে description short description short description দিয়ে দিবেন মোটামুটি এটি হলে হয়ে যাবে আর যদি তার পেজের ভিতরে যদি ফলোয়ার বাড়াইতে হয় তাহলে পেজের Facebook page access Facebook Facebook পেজের অ্যাক্সেস যদি এটা হয় তো যদি না হয় এটা দেওয়ার দরকার নেই এরকমই থাকবে তাহলে উপরের তিনটা দিলে হয়ে যাবে ঠিক আছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাড করে দিবেন এখান থেকে অ্যাড করে দিলাম এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাবো তো আমাদের গ্যালারিতে চলে আসছি এবার যতগুলো আছে সবগুলো কেটে দিব আমি সবগুলো কেটে দিই আমাদের আর লাগবে না এগুলো ওকে এটাও কেটে দিই তো এটাও কেটে দিই এটাও লাগবে না আমাদের এটাও লাগবে না একটা ইমেজ তৈরি করতে মানে একটা একটা ব্যানার তৈরি করতে হবে দেখেন একটা এটা খুব একটা ভালো হয়েছে চব্বিশটা কাজ করে ফেলছে মানে ফাইবার কি ঘুম পারতেছে নাকি আমি বুঝি না কিছু যাই হোক আমি আমার ক্যানবাতে চলে যাব এখান থেকে ক্যানবা ক্যানবা ওকে আমি এখান থেকে ক্যানবাতে চলে যাই একটা ডিজাইন আমি নিয়ে আসি দেখি এখানে কি ধরনের ডিজাইন করা যেতে পারে reach million of active people okay এই ব্যানারের আইডিয়াটা নেওয়া যেতে পারে এটা ভিডিও দিছে তার নিজস্ব ভিডিও হয়তো হবে আপনি ভিডিও দিলে কিন্তু ফাইবার নিচ থেকে চল্লিশ পার্সেন্ট প্রমোশন করে দিবে আর কি তাকে ভিডিও বানাইছে hello are you looking for professional Facebook marketer to year go year page দেখেন এরকম লিখে অ্যানিমেশন ভিডিও বানাই দিতে দিছে এই অ্যানিমেশন ভিডিও বানানো শেখাবো সমস্যা নাই এটা অন্যটা প্রথম অবস্থায় ব্যানার দিয়ে তৈরি করেন ঠিক আছে তো যাই হোক ক্যানভাতে চলে আসছি ক্যানভা একটা সাইজ নেবেন এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখান থেকে কাস্টম সাইজ বারোশো আশি বাই ছয়শো উনসত্তর সাইজটা নেবেন এখানে দিবেন বারোশো আশি আমি এখানে দিই বারোশো আশি সাতশো উনসত্তর দিয়ে ক্রিয়েট করে ফেলি আমি কিছু কালার কালকে জেনারেট করে ফেলছি তো ওই কালারগুলোই আমি ইউজ করব এখানে আমি আগে ট্যাম্পলেটে এলিমেন্টরে যাব এলিমেন্টর থেকে আপনি ব্যাকগ্রাউন্ড লিখলে এখানে ব্যাকগ্রাউন্ড লিখলে আমার মতো শেপগুলো পেয়ে যাবেন এই যে নিচের দিকে আসে আমি একটু এই যে এরকম একটা শেপ পেয়ে যাবেন দেখবেন তিন কালার মানে তিনটা ব্যাকগ্রাউন্ডের শেপ পাবেন চাইলে এখানে দুই ব্যাকগ্রাউন্ডের শেপও দিতে পারেন দেখেন আমি কিভাবে কালারগুলো মিলাই তো এখান থেকে আমি ফুল স্ক্রিন করে দিব এখান থেকে আমি একটা কালকে একটা ইমেজ আমি ডাউনলোড করছি বাড়ি থেকে এরকম একটা ডিজাইন মানে ইনস্টাগ্রামের একটা ইউটিউবের থেকে একটা ব্যানার আইডিয়া নিয়েছি তো আমি এই কালারটা নিতে চাচ্ছি তো আমি প্রথমে দিব হচ্ছে এটা ওকে এটা দিয়ে দিলাম তারপরে দিতে দিব হচ্ছে লাল ওকে লাল পরে দেই ওকে লালটা দিই আমি এখন লাল ওকে এবার আমি দিব হচ্ছে এটা তো লালটা হয় নাই খুব একটা ভালোভাবে আমি লালটা আরেকটু গাঢ় করে দিই লাল লাল লাল লাল ওকে মোটামুটি একটা ডিজাইন আসছে তো এবার সব কয়টা কালার একটু আমি আমার মতো করে দিতে থাকি ধরেন এটা দিয়ে দিই একটু বাড়াইয়া তাহলে এটা কমাও দিতে পারেন আপনার ইচ্ছা সম্পূর্ণ স্বাধীন আপনার ঠিক আছে তো দেখি দেখি দেখি কোনটা দেওয়া যায় এই কালারটা আমি একটু মায়ের যেতেছে না এই কালারটা একটু বাড়ায় দিই আর একটু লাগতেছে এবার দেখেন এই সাইডে একটা মানে একটু আবা আবা বেশি এটা আমি ঘুরিয়ে দিতে পারি একটু অথবা এটা বড় করে এটা একটু পাশে ই করে দিতে পারি অথবা এটা যদি এরকম হয় তাহলে আপনি এটা উপর দিকে করে দিতে পারেন যে কোনো একটা সাইড নিতে পারেন ঠিক আছে আপনার ইচ্ছা অথবা এটা নিচের দিকে ক্লস করে দিয়ে নিচের দিকে এটা দিয়ে দিতে পারেন তাহলে হবে দেখেন ব্যান মানে একটা একটা আইডিয়া কিন্তু এখান থেকে আসতেছে মোটামুটি ইমেজের একটা আইডিয়া চলে আসতেছে দেখি এটা আমি ওকে লালি থাক সব উলট পালট হয়ে যাবে না এটা একটু কমায় দিই তো ওকে আমাদের মোটামুটি একটা কালার তৈরি করা হয়ে গেছে এখান থেকে আমি লক করে দিই কালারটা আর আমি চাচ্ছি না এটা আবার নড়াচড়া করুক ঠিক আছে লক করে দিলাম তা আমি চাচ্ছি যে ওরা তো অনেক সুন্দর সুন্দর ব্যানার তৈরি করছে ঠিক আছে আমি তাদের মধ্যে একটা বড় একটা ব্যানার তৈরি করি এখান থেকে ফেসবুক মার্কেটিং আমরা দেবো ফেসবুক প্রমোশন ওকে তো এই ব্যানারের আইডিয়া নেওয়ার জন্য আমি এখানে আইসি তো ব্যানার আইডিয়া নিয়ে তো ভিডিও দেখলাম ওকে ফেসবুক প্রমোশন তো আরও দেখি কোনো ভালো ব্যানার পাই কিনা দেখছেন এটাও খুব ভালো ব্যানার বোঝাই যায় না কি সার্ভিস দিতেছে তারপরেও কাজ সাঁত্রিশটা করে ফেলছে লেভেল অন সেলার কিছু বলার নাই এই যে এই কালারের ব্যানারগুলো খুবই চলে ফাইবারের ভেতরে তো আমি একটা ই লিখে ফেলি এখান থেকে এখান থেকে টেক্সট নেই হেডলাইন নিব এখান থেকে ফেসবুকটা লিখে ফেলি ফেসবুক ফেসবুক ওকে এটা আমি লেখার পর এখানে আমি আসবো আর সেটা বড় করে দিই একদম বড় করে অথবা আপনি এখানে পাশে ফেসবুক প্রমোশনটা অ্যাড করে দিতে পারেন আপনার ইচ্ছা তো আমি এটা আরেকটু বড় করি ওকে ওকে একটু এদিক যাই এটা আমি একটু ইফেক্ট দিয়ে দেখি অন্য কোনো কালার করা যায় কিনা এখান থেকে ইফেক্ট আসি এটা আমি এদিকে দিয়ে দিলাম এটা দিকে সাদা করে দিই সাদা কালো ফেসবুকের কালারও যায় ওকে এই ব্যানার সাথে সাদাটাই যাইতেছে আর কি তো আপনি চাইলে এখানে শেপ দিয়ে এরকম করে বড় করে দিতে পারেন এখান থেকে শেপ একটাই না এলিমেন্টর থেকে এখান থেকে শেপ বসায় দিতে পারেন আপনার ইচ্ছা সেটা কেউ বাধা দেবে না আপনার মনে যেটা আসবে সেটা করে নিতে পারবেন চাইলে অন্য কালারও দেওয়া যাবে এখন এখানে যদি এটা সাদা ইউজ করেন ধরেন আমি ফেসবুকের এটা সাদা ইউজ করলাম আর ভিতরেরটা আমি চাচ্ছি যে এখানে ওই রকম লাল হোক অথবা অন্য কোনো কালার হোক তো ইফেক্টে আসি এখান থেকে আমি কালার নিয়ে হচ্ছে সাদা আছে এটা একটু বাড়ায় নেই দেখি সাদার সাথে যায় কিনা এখানে এরকম কিন্তু যায় মোটামুটি যাইতেছে তো এরকম করতে পারেন আমি কোনো শেপ মেপ দিতে চাচ্ছি না আমি ডাইরেক্ট সাদা দিয়ে দিব তো আমি ডাইরেক্ট সাদা ইউজ করি আপনি চাইলে শেপ দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে একটা ফেসবুকের একটা আইকন নিই ফেসবুক একদম নর্মাল করে বানাবো ফেসবুক আগে ফেসবুকে আসি আইসা গ্রাফিক্সে যাই গ্রাফিক্স থেকে এইটা নিয়ে আসি আমি এটা সাদা আছে না ওকে এটা একটা থ্রি ডি লোগো তৈরি করি আমি মানে থ্রি ডি ফেসবুকের একটা লোগো তৈরি করি তো এখানে আমি এটা ডুপ্লিকেট করে রেখে দিই আগেই থাক এটা আমি আবার শেপটে চলে যাব এখান থেকে এই শেপটা আবার লাগবে আমাদের এটা ওই যে মাঝখানে যদি আমি রাখি তাহলে খুব বাজে দেখা যাবে এটা আমি কালো করে দিই কালো করে দিলাম একটু উপরে তুলে দিই ওকে এটা আমি এবার সাদা করে দিই ডুপ্লিকেট করি আবার কারণ ওইটার সাথে মিশা যাবে সাদা ওকে একটু নিঃশ্বাস এবার দেখি এটা একটু ছোট করি সাইজে বেশি ছোট হয়ে যাচ্ছে ওকে একটু উপরে তুলে দিই হালকা করে মানে নিচে কাটা পড়তেছে ভাল লাগতেছে না না এটা আমি তুলে দিই এই এই মানে এই লোগোটা নাই নিলাম অন্য আরেকটা ফেসবুকে লোগো এটা নেই এটা মার যাবে না তো সেমভাবে এটা ঠিক করি শেপ দিয়ে একটার সাথে আরেকটা দিয়ে তৈরি করা কালা ডুপ্লিকেট এটা সাদা করে দিই এই মারছে এটা সাদা করা যায় না কেন আবার কি সমস্যা ফেসবুক ফেসবুক এটা তো সাদা আছে তো সাদা হয় না কেন আবার এটা সাদা হয় ওইটা হয় না বুঝলাম না ব্যাপার স্যাপার কিছু একটা লোগোর পিছনে এত সময় দিলে তো কাম সারবো বাকি কাজ করবো কখন ভাল লাগতেছে না তাড়াতাড়ি ভালো একটা লোগো নেই তাহলে এখান থেকে এটাই আমি ছোট করে দিই ওকে কালারটা আর একটু ভালো হলে বেটার হইতো এটা এডিট করে কালারটা দেখি ভালো করা যায় কিনা ওকে চলবে এটা এরকমই থাক নিচে এই শেপটা কপি করে আমি মার্কেটিং অথবা প্রমোশনটা লিখে দিই প্রমোশন কিন্তু ওই ফর্মটা কিন্তু মাঝখানে গ্যাপ তৈরি হইতেছে আমি স্পেটা কমাইয়া দিই এবার ঠিক আছে এবার ডুপ্লিকেট করি প্রমোশন ফেসবুক প্রো মোশন এটা বড় হয়ে যাচ্ছে এটা ছোট করে দিই তো এটা মাঝামাঝি রাখতে পারেন অথবা এটার সাথে পাস করে রাখতে পারেন ফেসবুক প্রমোশন তার মানে সার্ভিসটা প্রথমে বলে দিলাম আমাদের সার্ভিসটাকে সবগুলো বড় হাতের দিলে ভালো লাগবো আমি ছোটো হাতেরই দিলাম আপাতত এখন কয়েকটা লাইক নিয়ে আসি এখান থেকে Facebook like Facebook like Facebook like এই একটা আছে এই একটাও আছে কোনটা নেওয়া যায় ফেসবুক লাইক এটাও খারাপ না এটাই নেই সাদা করে দিই আপনি আপনার মতো একটা কালার নিতে পারেন দেখি আরো কোনো ভালো লাইক আছে কিনা ওকে আপাতত এটাই থাক পয়েন্টগুলো লিখি আমি আবার ই টেক্সে যাই আমি কিন্তু বেশি এগুলো ইউজ করতেছি না দুই একটা জিনিস খেলে টেকনিক্যাল জিনিসগুলো ইউজ করতেছি তো এখানে আমি নিতে পারি হচ্ছে কয়েকটা দেখলাম হুম mm-hmm. হুম বুঝি নাই দিয়ে দাও এক লাখ টাকা হুম এক লাখের বেশি পড়বো ঠিক আছে বায়ার ওগুলো আসে জেরেম করতে বুঝছো ওগুলো এক লাখ ফলোয়ার নেবে ওই যে সেদিনকার মতো বুঝছো চাইছো কত চাইছো হচ্ছে কত জানি পাঁচশো চাইছিলে কত পঁয়ত্রিশ ডলার না বিশ ডলার আর বায়ার দিতে চাইলে কত পাঁচশো ডলার তাহলে কেমন হলো বিষয়টা এখন তো ওই রকম বাইরের পালায় পড়লে নিজে যে চাইছি নিজের কাছে তো মনে হবে যে কি আমি কি ভুলভাল চাইতেছি নাকি তো তো এটা ফন্ট একটা দিয়ে দিলাম ফন্ট দিয়ে এখান থেকে টেক্সট ফন্ট অন্য একটা ফন্ট নিতে হবে ভালো ফন্ট দেখা তো এটা নিয়ে অ্যাটন ফন্টটা খারাপ না এটাও চলে এই ফন্ট কালেক্ট করতে সর্বোচ্চ সময় যায় আমাদের ফন্ট মিলে না ফোনের প্রতি প্রচুর সময় দিতে হয় ওকে এটা যায় মোটামুটি এটা বোল্ড করলে কীরকম লাগবে হ্যাঁ আর স্পেটা মানে মানে এখানে ফাঁকা জায়গাটা অনেকটা বেশি এটা কমায় দেওয়া যায় কিনা দেখি কমায়া ওকে এবার আমি এখানে কিছু পয়েন্ট দিয়ে দিই পয়েন্ট করে দিলে বেটার লাগবে আর কি শেপ নিয়ে আসি শেপ শেপ শেপ শেপ কোনটা নেওয়া যায় চার কোনা ওকে ভাল লাগবে না এটাও লাগবে না এটা ঠিক আছে কাজ কি ওটা দিবে নাকি হ্যাঁ মানে বলো যে এক হাজার ডলার প্লাস দিয়েও হয়ে যাবে সমস্যা টাকাটি বাইরে দিলে আর একটু বেটার হয় ওইগুলো কাজ নিতে হবে স্টোন হিসাবে ঠিক আছে যেমন পাঁচ হাজার ফলোয়ার হবে পাঁচ হাজার ফলোয়ারের যে দাম ওইটাকে দিবে তারপরে আমি দশ হাজারে যাব কারণ এক লাখ দিয়ে পরে কাজ ক্যান্সেল করে চলে যাবে ফলোয়ারটি নিয়ে বুঝতেছো ব্যাপারটা এরকম ভাগ পাওয়ার বাইরে কিন্তু ফাইবার অনেক পাবা এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নাই হ্যাঁ, তো <laughs> ওইটা কোনো ব্যাপার না দিয়ে একটা আসবে ভালো বায়ারগুলো বেশি কথা বলবে না বুঝছো কথার থেকে কাজ বেশি অর্ডার আইসে দুপ অর্ডার দিয়ে থেকে চলে যাবে কোনো কথা নাই কিন্তু যেগুলো কাজ দেওয়ার জন্য না সেগুলো আসলে অর্ডার মনে করো দিবে না শুধু কথা বললে সময় পাস করবে হয়তো তার বোর সাথে চক্র হয়েছে তোমার সাথে সময় পাস করবে আমার আমার আজকে ইন্ডিয়ান কয়েকটা ইন্ডিয়ান একটা বাইরেছে পাকিস্তানি একটা আছে এস এম এস দেখে ইউ দিয়ে উদাও আমি আর নাই কারণ ওর সাথে সময় পাস করলেই লস আবার কোন কথা বলবে ফাইবার আমার দৈরে মনে করো আমারে বের করে দিবে সমস্যা ওরা আসলে একটা আতঙ্ক বুঝছো ওরা আসলে একটা আতঙ্ক আমি <laughs> না হ্যাঁ হ্যাঁ ওদের কাছ থেকে দূরে থাকতে হবে সবসময় দূরে একশো আর দূরে অবশ্য সবগুলো এক হয় না কিছু কিছু ভালো আছে ওকে লাইক এটাই থাক সাদা করে হ্যাঁ, দিই মানে হ্যাঁ সব বাইরে তো এক হবে না এটা তো জানা কথা কিছু কিছু আছে রিভিউ দেখবা যাদের রিভিউ ভালো আছে তাদের সাথে কাজ করবা যাদের রিভিউ নাই তাদের সাথে কাজ করার কোনো দরকার নাই হ্যাঁ, ঠিক আছে রিভিউ দেখবা একটু বড় হালকা একটু বড় হালকা ওকে মোটামুটি চলবে লোক আসে না সাদাই বেটার অনেক কিছু দেখতে হয় বুঝছো একটা ব্যানার বানাইতে গেলে অনেক কিছু দেখতে হয় কালার ঠিক আছে কিনা okay reach million of people একটা গেছে তারপরে কি ইউজ করা যেতে পারে তারা কি কি ইউজ করছে দেখি তো create promote promote all rate use করি grow your page like okay এখানে আমি grow your page like grow your page like আপাতত দিয়ে দিলাম ওকে এটা সাদা আছে অন্য কালার দিই কালারগুলো মিলিয়ে নিন ভালো করে অনেক সময় লাগবে কালার কম্বিনেশন মিলাইতে তো এটা আপনি চাইলে কিন্তু আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি এই নীল ইউজ করতে পারেন সেমভাবে তো একটা হয়ে গেল এবার আমি এখানে দিব হচ্ছে দুই নাম্বারটা দেওয়া যায় হচ্ছে promote all right promote promote all right promote all right তার মানে আর একটু ছোট হবে ওকে এটি আবার কপি করে ফেলি কপি করে এগুলো আর একটু করে দিই আর একটা পয়েন্ট লিখতে হবে নয় ভালো লাগবে না চারটে পয়েন্ট দিলে বেটার হবে দেখি এটা দিয়ে দিলাম নিচের দিকে ওকে চলবে এখানে দিয়ে দিব হচ্ছে লেখাটা সাদা দিয়ে দিলাম নিচেরটা দেওয়া যেতে পারে ওকে নিচেরটা দিব হচ্ছে অন টাইম ডেলিভারি দিয়ে দিই on time on time delivery delivery on time delivery এটা ওইটার থেকে একটু ছোটো করে দিই মোটামুটি একটা ডিজাইন আসতেছে এখানে চাইলে আপনার ছবিটা দিয়ে দিতে পারেন এখান থেকে ব্যাক করবেন এখান থেকে আমরা ব্যাক করি এখান থেকে শেপ আছে নিচের দিকে আসবো এখান থেকে ফ্রেম নামের একটা অপশন পাবেন ফ্রেম থেকে আপনার ছবি দিবেন গোল করে এখানে অনেক ধরনের শেপ মানে ফ্রেম পাবেন ফ্রেম ফ্রেম ফ্রেম দেখি ভালো ফ্রেম কোনটা ছবি রাখার জন্য এটাও চলবে এটাও খারাপ না এটা ইউজ করি এটা মাঝখানে গ্যাপ থাকে না এটা রাখবে না এটা ইউজ করতে পারি একটা ব্যাকগ্রাউন্ড দেওয়াই আছে তো এখানে সুন্দর করে আমাদের একটা ছবি এখানে এনে দিব ধরো আমার এই ছবিটা এখান থেকে এনে দিয়ে দিই ছবিটা এখানে এনে দিয়ে দিই দেখি নাই কিনা কিন্তু এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা নাই আমার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই আমার ছবিটা ভালো লাগতেছে না দেখি আমার ব্যাকগ্রাউন্ড হলো ছবি পাই কিনা দেখি এটা ল্যাপটপগুলো দেখা যাইতেছে এটা আমি ইউজ করতে পারি এটা কিন্তু প্রফেশনাল ছবি না ঠিক আছে এমনি একটা মাইরে দিলাম আপনি এরকম করে একটা মাইরে দিতে পারেন আপনার একটা ভালো একটা ছবি দেখে মাইরে দিতে পারেন দেখেন এবার আমরা যাই কিছু তৈরি করলাম সিম্পলের ভিতরে এবার দেখেন ওদের ব্যানারের থেকে কি আমাদের এটা মনে হয় একটু ভালো হয়েছে হ্যাঁ শরীফুল চলবে হ্যাঁ, ওকে এখানে কারো একটা ছবি থাকলে তারে দিয়ে দেওয়া যাইতো <laughs> ব্যানারটা ওকে এখানে ডাউনলোড করে ফেলি হ্যাঁ এটা নীল দিলে আর একটু বেটার লাগবে দেখি নীল দিয়ে আমরা এটা নীল করে দিতে পারি দেখি এখানে এই কালারটা আমরা প্রথমে দিয়ে দিতে পারি এটা লালটা আছে লালটা আমরা আর একটু অন্য কালার দেওয়া যায় কিনা দেখি এদিকে একটু গাঢ় এটা আর একটু গাঢ় করা যায় প্রথমটা হবে হচ্ছে আরেকটু লাইট লাইট থেকে যাবে হচ্ছে গাঢ়র দিকে গাঢ় গাঢ় ডার্ক সাদাই ভালো লাগতেছে কালারটাও মোটামুটি লুক আছে একটা কিন্তু আবার এটা দেখা যাইতেছে না এটা আবার সাদা করে দিতে সম্পূর্ণ সাদা নিচেটা কালো এটাও একটা ব্যানার হয়েছে ঠিক আছে ডিজাইন করতে হবে ব্যানারের আইডিয়া নিতে হয় অনেক ভালো করে একটা ব্যানার বইয়া বইয়া কোথায় কি করলে ভালো লাগবে সেটা দেখে দেখে বানাইতে হয় আমরা তো মনে করুন দশ পনেরো মিনিটে একটা ব্যানার বানাই দিই ওই ব্যানারে খুব একটা ভালো দেখা যাবে না তো এরকমই দিতে পারেন আর যদি না চায় মনে চায় যে এরকম কিছু দিব না আমি এই যে এই কালারটা ইউজ করি একটা কালার দেখছিলাম এই যে এই কালারগুলো খুবই ভালো যায় এটা মেবি নাকি এই যে এই কালারগুলো দেখি সম্পূর্ণ এটা দিয়ে দিই এই কালারগুলো এই কালারটা কিন্তু খুবই ভালো একটা কালার এই কালার তারপরে এই যে এখানে একটা হলুদ কালার আছে এই কালারগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে আপনি ইউজ করতে পারেন এই কালারগুলো যে পেজের মধ্যে থাকবো ওই পেজের মধ্যে কিন্তু চকচক করে কালারের ভিতরে কোনো কিন্তু ই আছে যা মানে পার্থক্য আছে অনেক দেখেন মোটামুটি একটা কালার কিন্তু আইয়ে পড়ছে এইভাবে কিন্তু এটাও কিন্তু খারাপ দেখা যাইতেছে না বুঝছেন এই কালারটা কিন্তু চোখে লাগতেছে একদম তো এইভাবে ডিজাইন আপনার মতো আপনি করবেন তো আমরা যেহেতু একটা ডাউনলোড করে ফেলছি এটাও ডাউনলোড করে ফেলে দেখি কোনটা ভালো লাগে ফাইবারের ভিতরে আমরা তো পাবলিশ করব না শুধু ওকে দুইটা ডাউনলোড হয়ে গেছে এবার আমি আমার ফাইবারের গিকেতে চলে আসি ওকে এখানে আমি ইমেজ ইমেজটা দিয়ে দিই আমাকে দেখতে হবে কোন ব্যানারটা খুব ভালো ভালো চকচক করতেছে মানুষের চোখে লাগবে আর কি তো প্রথমে এটা প্রথমে দিলাম এখানে কিন্তু তিনটা ব্যানার এক মানে দেওয়ার অপশন আছে আপনি যে কোনো তিনটাও দিতে পারেন একটাও দিতে পারেন আপনার ইচ্ছা এখানে ওই কাজের যদি ওই যে আমরা বলছি না একটা কাজের একটা প্রুফ দিবেন তাহলে এখানে একটা ড্রগ ফাইলে প্রুফ দিতে পারেন পিডিএফ করে এখানে একটা ভিডিও দিতে পারেন এটা সব আপনার উপর নির্ভর করবে দেখি এবার সেভেন কন্টিনিউ করে চলে যাও ওকে আমাদের মোটামুটি কাজ শেষ এখানে পাবলিশ করবেন না আপনারা আপনার প্রস করে এখান থেকে বেরিয়ে পড়বেন ঠিক আছে পাবলিকে না ক্লিক করে বেরিয়ে পড়বেন আমরা গিকগুলো চেক করে দেওয়ার পর আপনি পাবলিশ করবেন তার আগে গিক পাবলিশ করবেন না ওকে এবার আমরা ডাপটে চলে যাবো ডাপটে থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন ওকে ব্যানারটা দেখি কোনটা চোখে লাগতেছে এটা ছোটোর থেকে কিন্তু অনেক বেটার লাগতেছে দেখেন এটাও কিন্তু খারাপ লাগতেছে না একবারে এটাও খারাপ না কিন্তু এটার ভিতরে একটু লুকিংটা বেটার আসছে হুম এটা খারাপ হবে না এটা এটাই থাক তো এবার দেখতে পারেন দেখেন আমরা যে যেটা তৈরি করলাম দেখেন লুকটা কীরকম আছে একদম প্রফেশনাল লুক আছে এখানে যদি শুধু আমি আরেকটা ওয়ার্ড দিয়ে দিতে পারতাম অর্ডার করার আগে অবশ্যই আমার সাথে কথা বলেন বা এই কাজ সম্পর্কে আমরা আলোচনা করে নিলে বেটার হবে এরকম কোনো একটা কিছু দিলে একটা লাইন যদি বড় হইতো আর একটু আরও প্রফেশনাল হইতো দেখছো সব কিছু কিন্তু একদম পারফেক্টলি হয়েছে যে কেউ বুঝতে পারবে যে এটা একদম প্রফেশনাল তৈরি করছে লেখার ভিতরে যাই থাকুক ভুলমুল যতই থাকুক ঠিক আছে কিন্তু ট্যাম্পলেটটা সাজানো অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো দেখো নিচের দিকে আসি একদম আর প্রাইসিংটা কিন্তু এরকমই রাখবেন আপনারা আপনার হয়তো ওয়ান মিলিয়ন জায়গায় টু মিলিয়ন দিবেন টু মিলিয়নের জায়গায় থ্রি মিলিয়ন দিবেন এখানে কেউ আছে সেভেন মিলিয়ন দিবেন কেউ আছে ফাইভ মিলিয়ন দিবেন আপনার ইচ্ছা কিন্তু লেখাগুলো একই কেন ঠিক আছে আর এই উপরের ডায়মন্ড প্লাটিনিয়াম তারপরে গোল্ড এগুলা রেখে দিন তাহলে আরেকটু পেটে এটা এরকমই রেখেন ভালোই লাগবে তো যাই হোক কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন যে গিকের জায়গায় এই জায়গায় কোনো প্রবলেম আছে আমার আর গিকের ভিতরে তো আসলে সব কিছু বলেই দিছি প্রবলেম থাকার কথা না হ্যালো তো কোনো প্রবলেম নাই না গা ওকে ইয়ে হাসিবুর কোনো প্রবলেম ওকে তাহলে আমি স্টপ করে দিই